হ্যালো সবাইকে নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি মনে করেন যে আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু টুকটাক ইনকাম করবেন আপনার মাসের হাত খরচটা ইনকাম করবেন এবং সেটাও খুব ছোট ছোট কাজ করে এমন কাজ যাতে কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই এই ধরনের কিছু কাজ করে আপনি আপনার মাসের হাত খরচটা বের করে নিয়ে আসতে চান ইন্টারনেট থেকে অনলাইন থেকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে সাইটটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই সাইটটাতে কাজ দুইভাবে করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতেও এখান থেকে আপনি আর্নিংস করতে পারবেন আবার খুব সামান্য পঁচাশি টাকার মতো অর্থাৎ এক ডলার ইনভেস্ট করে আর আপনার আয়টাকে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন তো যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে প্রথমে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই নিয়ে আসি যাতে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সেই জন্যে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ এই সাইটটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যখন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেসে যেমন দেখতে পাচ্ছেন এরকম একটা সাইন আপ পেজ এসে যাবে এখানে প্রথমে আমাদেরকে নেম দিতে হবে এখানে আপনি আপনার রিয়েল নেমটা দিয়ে দিবেন এইসব সাইটে ফেক নেম না ব্যবহার করাই ভালো কারণ যদি কখনও ট্রানজ্যাকশন আটকে যায় সেক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশন করতে হতে পারে আর এই সাইটটা পেমেন্ট দিবে এটা আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন এই সাইটটা পেমেন্ট করছে আমি ঠিকঠাক মতো খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে এই সাইটটা নিয়ে এসেছি এটা কোনো পেইড প্রমোশন নয় সাইটটা আমাকে টাকা দেয়নি এটা একটা বাংলাদেশি সাইট এখান থেকে আপনি কাজ করে বিকাশে অথবা নগদে কিন্তু পেমেন্ট নিতে পারবেন সরাসরি আপনার টাকাটা বিকাশ নগদে নিতে পারবেন এই জন্য এই সাইটটা আমাদের জন্য খুবই ভালো হবে আশা করছি যারা ঘরে বসে আছেন বেকার সময় কাটাচ্ছেন দিনের মধ্যে কিছু সময় এখানে দিয়ে যদি এখান থেকে ভালো একটা ইনকাম আসে আপনার হাত খরচটা চলে যায় তাহলে তো খারাপ কিছু না তাই না তো প্রথমে আমরা এখানে নাম দিয়ে দিয়েছি দেন দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে বলেছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে স্পন্স আইডি দিতে বলেছে স্পন্সার আইডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে স্পন্সার আইডিটা পেয়ে যাবেন এই স্পন্সার আইডিটা এখানে দিয়ে দিবেন কারণ স্পন্সার আইডি বাধ্যতামূলক আমি আমার স্পন্সর আইডিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং নিচে সেম পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম করার জন্য পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে I accept privacy policy terms and service all payment policies এগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য এই যে পাশে যে ঘরটা আছে এখানে ব্লাঙ্ক একটা ঘর দেখতে পাবেন এই ঘরটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এটা ফিল আপ হয়ে যাবে দেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে এই সাইটটাতে আপনি চাইলে এক ডলার বা পঁচাশি টাকার মতো বর্তমানে হয়তো নব্বই টাকার মতো দিয়ে আপনি এখানে এটা এই আপনার যে সদস্য পদটা রয়েছে এটা প্রিমিয়াম করে নিতে পারেন এটা প্রিমিয়াম করে নিলে আপনি এখানে আনলিমিটেড কাজ পাবেন আর প্রিমিয়াম না করে নিলে কাজের ক্ষেত্রে আপনার কিছু বাধ্যবাধকতা থাকবে তবে আপনি যে এখানে ইনভেস্ট না করলে আপনি যে এখান থেকে আর্নিংস করতে পারবেন না সেটা কিন্তু একদম নয় তবে এখান থেকে যদি আপনি প্রিমিয়াম করতে চান আমি একটু দেখিয়ে দেব এখানে ইন সরাসরি ডিপোজিট করবেন না কারণ ডিপোজিট করলে সেই ব্যালেন্সটা দিয়ে আপনি শুধুমাত্র শুধুমাত্র এখানে কাজ করিয়ে নিতে পারবেন এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাহলে এই যে যে থ্রি লাইনটা আছে নিচে এই থ্রি লাইনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আছে প্রিমিয়াম মেম্বারশিপ অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন একেবারে নিচে এই জায়গাতে ক্লিক করে দিবেন দেন আপনি হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশন করার বিকাশ নগদ নাম্বার পাবেন সেটাতে ট্রানজ্যাকশন করে একটা ফর্ম আসবে সেই ফর্মে আপনার ডিটেলস দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট প্রিমিয়াম হয়ে যাবে আর সেটা আমি এখন দেখাবো না আপনারা দেখেন কারণ আমি যাদের জন্য দেখাচ্ছি আমি যারা এখানে ইনভেস্ট করবে না শুধুমাত্র এখান থেকে ছোট ছোট কাজ করে আর্নিংস করবে তাদের জন্য দেখাচ্ছি তাই আমি ইনভেস্ট অপশন যাব না এইখান থেকে কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কাজ করার জন্য এখানে আপনাকে জাস্ট এই যে থ্রি লাইন যে মেনুটা আছে এখানে ক্লিক করে দিতে হবে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন যেখান থেকে কাজ করতে পারবেন আমি এক দুই একটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারা নিজেরা এখান থেকে দেখে নেবেন কারণ হচ্ছে এখান এখান থেকে সব দেখাতে গেলে সমস্যা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন জবস নামে একটা অপশন আছে পাচ্ছেন নিচে আছে স্পিন এই এই যে স্পিন লেখাটাতে আমরা ক্লিক করে দিব স্পিন লেখাটাতে ক্লিক করার পরে আমরা দেখা যাক এখানে আমাদেরকে স্পিন দেবে কারণ এই স্পিনটা আমরা ফ্রিতে করতে পারবো এখানে বলা হয়েছে আপনি মাত্র চব্বিশ ঘন্টায় পনেরো বার স্পিন করতে পারবেন এই পনেরো বারই আমরা এখান থেকে ফ্রি করতে পারবো তার জন্য আমরা নিচে চলে যাব এখানে দেখা যাচ্ছে স্পিন বাটন আছে আমরা স্পিন বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পনেরো বারের বেশি কিন্তু আমি এখান থেকে যদি আমি কাজ করিও এখান থেকে আমি রিওয়ার্ড পাবো না এখান থেকে দেখুন একটা স্পিনেই কিন্তু আমার zero point zero zero four cent এখান থেকে আর্নিংস হয়ে গেছে তা চিন্তা করুন এখানে যদি পনেরোটা স্পিন করি তাহলে আমার এখান থেকে কিন্তু মোটামুটি খুব ভালো একটা ইনকাম হচ্ছে আরও একটা সুযোগ আছে এখান থেকে আপনি কিন্তু এক ডলার যদি এখান থেকে আপনি তৈরি করে ফেলতে পারেন এখান থেকে আপনি এক ডলার যদি কালেক্ট করতে পারেন কাজ করে সেই এক ডলার দিয়েও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে পারেন তো এখানে অনেক সুযোগ আছে তো দেখুন আমি কিন্তু আমি কিন্তু এখানে মাত্র কয়েকবার স্পিন করেছি শুধু তাতে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন zero point zero zero two five cent তাহলে চিন্তা করুন যে এখান থেকে আপনি কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিংস এখান থেকে করতে পারবেন এরপরে এখানে আরও অপশন আছে এখান থেকে যদি আমরা আবার থ্রি লাইনে ক্লিক করে দেখতে পাবেন সার্ফিং আছে এই সার্ফিংয়েও আমরা ফ্রিতে কাজ করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমাকে দুটো সার্ফিং জব দেওয়া হয়েছে এখানে আনলিমিটেড সার্ফিং জব আপনি তখনই পাবেন যখন এখানে আপনি এক ডলারের মতো দিয়ে অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করবেন এখানে আমাকে দুটো কাজ এই মুহূর্তে দেওয়া হয়েছে কাজ করলে হয়তো আস্তে আস্তে পরে আরও আসবে এখানে আমার প্রত্যেকটা কাজে এখানে যদি আমি ত্রিশ সেকেন্ড এই ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমাকে zero point zero zero three cent এখান থেকে আমাকে দেওয়া হবে এই সাইটটা ভিজিট করলেও আমাকে zero point zero zero three cent দেওয়া হবে তাহলে এইটা হচ্ছে সার্ফিং এখান থেকে আমরা সার্ফিং করে এবং স্পিন করে ফ্রিতে ইনকাম করতে পারবে এবং যদি এখানে আপনি প্রিমিয়াম করেন প্রিমিয়াম করলে এখান থেকে আপনি হচ্ছে এই যে জবস যেটা আছে অনেক মাইক্রোটাস্ক আছে এখানে সে মাইক্রোটাস্কগুলো করেও ভালো পরিমাণ এখান থেকে আর্নিংস করতে পারবেন এই সাইটটাতে কাজ করা নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই কারণ সাইটটা পেমেন্ট করছে এটা নিশ্চিত অনেক দিন ধরে তারা মার্কেটে আছে এবং এই ধরনের মাইক্রো জব সাইট সাধারণত স্ক্যাম করে না এটা বাংলাদেশের সাইট আশা করছি যে স্ক্যাম করবে না তারপরেও কোনো গ্যারান্টি নেই আপনি কাজ করতে থাকুন পঁচাশি টাকা খুব বেশি নয় যদি আপনি এখানে ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন না করতে চাইলে যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করতে থাকুন আপনার যখন যথেষ্ট অ্যামাউন্ট হয়ে যাবে উজ্জ্বল অ্যামাউন্ট হয়ে যাবে এখান থেকে আপনার উইথড্র করবেন কি করে আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ কাজ করার পর আপনাদের উইথড্রতে ঝামেলা হতে পারে এখানে উইথড্র করার জন্য এই থ্রি লাইন বাটনটাতে ক্লিক করে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে উইথড্র আছে এই যে উইথড্র এই উইথড্রর পরে ক্লিক করলে আমাদের সামনে দুটো অপশন খুলে যাবে একটা হচ্ছে উইথড্র নাও আর একটা হচ্ছে উইথড্র হিস্টোরি আমরা উইথড্র নাওতে ক্লিক করব উইথড্র নাওতে ক্লিক করলে আমাদের সামনে উইথড্র পেজ আসবে এখানে আমার ব্যালেন্সটা শো করবে এবং এখানে লেখা আছে with a minimum of two dollar মানে দুই ডলার হচ্ছে minimum withdraw you can withdraw your money you will get your balance within maximum twelve hours বারো ঘন্টার মধ্যে টাকাটা পাওয়া যাবে in case of emergency you can send S M S to our support আচ্ছা এটা দরকার হয় না এখানে সাপোর্টে যোগাযোগ করার তার আগেই পেমেন্ট চলে যায় এখানে পেমেন্ট নাম্বার দিতে বলেছে পেমেন্ট ফোন নাম্বার আমার ফোন নিজস্ব phone number payment number account number এটা দিয়ে এখানে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখান থেকে ট্রানজ্যাকশান কিসে করবেন সেটা সিলেক্ট করবেন বিকাশ নগদ যাতে হোক সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এখানে আপনি তিনভাবে নিতে পারবেন আপনি যদি অন্য কোনো দেশ থেকে ভিডিওটা দেখে থাকেন যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন আপনারা পেয়ারে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর বাংলাদেশ থেকে হলে বিকাশ রকেট নগদে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন খুবই সহজ খুবই ইজি এখান থেকে আপনি যদি জবসে কাজ করেন মাইক্রো জবসগুলো করেন তাহলে আপনার দুই তিন দিনের মধ্যেই মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে এসে যাবে আর যদি নাও করেন তাহলে সার্ফিং আর স্পিন দিয়েও আপনি মোটামুটি ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন চিন্তা না করে যদি এখন পর্যন্ত অনলাইন থেকে আপনি কোনো ইনকাম করতে না পারেন তাহলে এখনই জয়েন করে ফেলুন কারণ এটাই হতে পারে আপনার অনলাইন ইনকামের প্রথম ধাপ আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে সাথে কোনো সমস্যা থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব Telegram group link video description বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন